চাইছি তাদের বলতে পিন পিসিং না করে তুই তোর চরকায় তেল দে হ্যাঁ, আমায় যারা চাইছি তাদের বলতে পিসিং না করে তুই তোর চর মুখের ওপর কাজে জবাব দেব তাদের আগে তোমার আমার উন্নতিতে কষ্ট যাদের লাগে মুখের ওপর কাজে জবাব তাদের আগে অভিশাপে গরু কখন মারে তোমার হিংসায় আমার জয় একটু একটু করে যতই করে হিংসা যাদের মনে অমাবস্যা আসল কারণে তাদের মানসিক সমস্যা আমার যাদের মনে অমাবস্যা কারণ তাদের মানসিক সমস্যা সুস্থ